নমস্কার বন্ধুরা চ্যানেল কুক উইথ কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মাউথ ওয়াটারিং এবং চটজলতি ডেলিসিয়াস রেসিপি মাছের তেলের বড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক আজকের রান্না প্রথমে একটি মিক্সিং বলে আগে থাকতে ধুয়ে এবং কুচি করে রাখা রুই মাছের তেল নিলাম এবার এর মধ্যে দিলাম এক কাপ বেসন কুচি করা দুটি মাঝারি সাইজের পেঁয়াজ দু চামচ আদা রসুন বাটা এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন একের চার চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটোই দিয়েছি কারণ আপনারা যে যেমন ঝাল খান তেমন দিতে পারেন এবার একটা চামচের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশাতে হবে আমি এর আগে এই চ্যানেলেই মাছের ডিমের বড়া দিয়েছি আপনারা পারলে ডেসক্রিপশান বক্সে দেখে নেবেন ব্যাটারটা একটু শুকনো মতো হয়ে গেছে আমি এখানে দু চামচ মতো জল অ্যাড করলাম দেখুন আপনারা এরকমভাবেই ব্যাটারটা তৈরি করবেন যাতে বড়ার আকারে তেলে দিলে ছড়িয়ে না যায় এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে এবার বড়া ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম তেল থেকে যখন ধোয়া উঠবে তখন একে একে বড়ার আকারে ভেজে নিতে হবে আমি এখানে চামচ ইউজ করেছি আপনারা হাত দিয়েও করতে পারেন এতে বড়ার আকারগুলো বেশ ভালোই হবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে দেখুন বড়ার কালারগুলো ঠিক এরকমই হবে এইভাবে একে একে সব বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল ডেলিসিয়াস এবং চটজলদি মাছের তেলের বড়া এটি সস ও স্যালাড সহযোগেও সার্ভ করতে পারেন আবার শুকনো ভাতের সাথেও মেখে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো ভিডিও এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে